বেশি ফসল যাতে পাওয়া যায় বেশি আমাকে টাকার দরকার এখন এইটার ভিতরে চার পাঁচ পদে ফসল করলাম এইটা আমি আজকে বেচমু এইটা কালকে বেচমু আমার আবার এইটা বেচতে আবার দুই দিন পর ওই সিরিয়ালে আমার বন্ধ থাকবে না রেগুলারই পয়সা আবার ইনশাল্লাহ আসবে নিরাপদ সবজি সুগার করছে আমরা নিরাপদ খাইলে ভালো থাকবো স্বাস্থ্য শরীর ভালো থাকবে বাইরা নিজ বাইরা বিক্রি করা যাইবে করছে আগে তো সার ঔষধ দিতাম অনেক বিভিন্ন রোগ হইতে রোগ থেকে যেন আমরা মুক্তি পাই সেই জন্য আমরা নিরাপদ সবজি তৈরি করতে আছি কি কি ফল সবজি লাগাইছেন হ্যাঁ ঢেঁড়স লাগাইছি বোম্বাই মরিচ লাগাইছি লাফা লাগাইছি ভেন্ডি লাগাইছি ডাটা শাক বুনছি পাটের শাক তারপর যাইয়া বুটটো আছে কাঁচামরিচ আছে বিভিন্নতাই করছি আর কি আমরা এখানে এই যে চাষি এই এই শাক এই সবজি কি আপনারা খান আর বাজারেও বিক্রি করেন হ্যাঁ আমরা খাই বাজারেও বিক্রি করি হ্যাঁ এই যে আমরা দেখতেছি যে অনেক সবজি তুললেন এই যে বরবুটি শশা তারপর ভুট্টা ঝিঙ্গা এগুলো কি করবেন এগুলো তো আমরা খাবো আবার বিক্রি করবো এত সব তো আমার খাওয়ানো লাগবে না এটা কি সব খাওয়া যায় তো বাইরে বাজারে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করিয়া এই এই পদ্ধতি এমনি তো মাঠে তো আমরা জানি যে এমনি হয় সবজি এই রকমের মশারির ভিতরে নিরাপদ সবজি যেন রোগ থেকে মুক্তি এটা নিরাপদ সবজি করতে আসি আমরা আর আগে তো দিছিলাম না হ্যাঁ এতে তো অনেক শরীরে সমস্যা হইতে অনেক রোগ হইতে বিভিন্ন রোগ হইতে পোকামাকড় আক্রম করতে এখন তো পোকামাকড় ঢোকে না এই এই মশারির ই দেওয়ার কারণে এখন আর ওই যে পোকামাকড় ঢোকে না হ্যাঁ হ্যাঁ না এই এই এন সবজি খাইলে স্বাস্থ্য থাকবে করলে বিভিন্ন না হ্যাঁ। থেকে মুক্তি হ্যাঁ। জন্য আর কি কি ক্ষতি না ক্ষতি হয় কিরকম উপকার হয়েছে কৃমির উপকার হয়েছে শরীরের জন্য রোগ থেকে আমরা মুক্তি পেয়েছি আমাকে যদি একটা রোগ হইতে লাখ লাখ টাকা দিয়ে রোগটা ভালো করতে পারতাম না এখন তো আমাকে ওই টাকাটা থেকে মুক্তি পেয়েছি আমরা এ মশুরির মধ্যে লাগাইছি কোনো পোকামাকড় না হইতে পারে এইটা পোকায় না ধরতে পারে এই জন্য হ্যাঁ আর সবাই খাইয়ে যেন মজা পায় আমরাও মজা পাই লাস্টে বিক্রি করবো আর যদি খারাপ হয় তাহলে মানুষে খারাপ বলবে খারাপ না বলতে পারে যাতে ভালো বলে আরও যেন কিনতে পারে হ্যাঁ। আর্থিক করিয়া এই জন্য এটা মশারের মধ্যে দিতে দিছি লাভ লাভ হ্যাঁ, লাভ আমাদের হ্যাঁ লাভ হয়েছে কিরমের লাভ হয়েছে লাভ হয়েছে ভালো লাভ হইছে যেখানে আগে বেচতাম বিশ টাকা এখন বেশি তিরিশ চল্লিশ টাকা এরকম কে মানুষ জিগে না দাম বেশি গা না জিগে না কে মজা পায় এই জন্য জিগে না যে ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনবো আগে কম দাম দিয়ে কিনতে যাইয়া তাতে দেখা যায় বাড়ি নিয়ে ফালাই দেই ওই স্ত্রীর বকাহনি মেয়ের বকাহনি যার জন্য এই ভালো জিনিস ভালো দাম দিয়ে আমরা কিনি এই যে দেখলাম চাচা এক জায়গায় অনেক কিছু লাগাইছেন হ্যাঁ এক জায়গায় একটা ফসল এক এক জায়গায় ফসল আমরা কয়েকটা করি যাতে ভালো আমরা পয়সা পাইতে পারি হ্যাঁ আর আমরা ভালো খাওয়ান দেই এতে ভালো হয় কোনো খারাপ কীটনাশক দেন না কীটনাশক আমরা আমরা ফাঁসের কোনো ঔষধ ওই দোকানের কোনো ঔষধ আমরা ব্যবহার করি না আমরা ব্যবহার করি আমরা নিজেরা ফাঁস তৈরি করি হ্যাঁ। গোবর সার দিয়া বিভিন্ন আঠারো বিশ পথ দিয়ে তৈরি করি নিজেরা এইটা ব্যবহার করি এটার কোনো রোগ বালাই নাই বিষ মুক্ত আর কি সবজি মুক্ত হ্যাঁ আপনারাই করেন না আরো কেউ করে আমরা করি আরো দু একজনে করে হ্যাঁ ওই সাইডেও আছে আমরাও করি কি দেখা করে না দেখা দেখি আপনারা করছেন না কেউ দেখা দেখি করি না এই কেমনে পাইলেন বিদেশি সাহায্যে অফিসাররা দেশে ভালো ফসল এই জানতেন আগে করার করার পদ্ধতি না হ্যাঁ না এটা আগে জানতাম না তাইলে এইটা আমাকে এক অফিসারে বলছে ম্যাডাম অফিসার হ্যাঁ বলছে যে এই আমরা যে পদ্ধতি করি হ্যাঁ এই আমাকে বইতে আছে এই আমরা দেখিয়া হ্যাঁ এইটা করেন হ্যাঁ। তো আমরা লগে সাহায্য করবো দেখাই দেবো তা দেখাই দিয়েছে দেখাই দিয়েছে পর আমরা এইটা নিজেরা করতে আসি হ্যাঁ। আমার আর দেখান লাগে না আমরা শিক্ষা পাইয়ে গেছি চাচা আপনার লগে একটু কথা বলি এদিকে আসেন দেখি অনেক দেখতেছি হাসি খুশি আপনার সবজি ফলন ভালোই হয়েছে আল্লাহর রহমত হ্যাঁ কি রকম কি চাচা দিয়ে একটু কি রকমের কি ফসল হয়েছে কতটু জায়গায় কি লাগাইলেন একটু তো ফসল ভালো হয়েছে আল্লাহর রহমত আমার এখানে মনে করেন চার জ্যেষ্ঠ জমি আছে হ্যাঁ চার জ্যেষ্ঠই আমার ফসলেও এই ফসলেও এখন শশা লাগাইছি ধরেন দুই আর তিন চার শতাংশের মতো চার শতাংশের মতো শশা আছে আর অন্যান্য লাফা আছে দুন্দুল আছে ঝিঙ্গা আছে তারপরে ভিতরে পাট আছে ভেন্ডি আছে ডাটা আছে ওই যে মরিচ আছে বেগুন আছে এই দাফে দাফে লাগানো হয়েছে কোনটার চেয়ে কোনটা ভালো হবে এই জন্য এই এত পথ মেশাইয়ে লাগানো হয়েছে একের এক এই জন্য আর কি আর ওই ধারাবাহিকভাবেও করা হয়েছে তারপরে সাইডে মিষ্টি কুমড়ো লাগানো আছে ওই রেহা লাগানো আছে হ্যাঁ। আবার ওই কাঁচামরিচও লাগানো আছে আবার অন্য সাইডে পুঁইশাক আছে পুঁই শাক ভেন্ডি টমেটো তারপরে বেগুন হ্যাঁ এত ফল এক জায়গায় এডু এই যে জায়গাটু দেখলাম আমরা এটা কয় শতাংশ জায়গা এই যেখানে আমরা বর্তমানে আছি এই নেটটার ভিতরে আছে দশ শতাংশ দশ শতাংশ জায়গায় এত ফসল লাগাইছেন এত ফসল লাগাই হয়েছে দাবে তো লাগাইছি মনে করেন একটার পর একটা আমার পয়সা আইতি থাকবে আর একটা লাগালে তো এই একটা বেশি বই থাকবো হ্যাঁ আর এটা তো সিরিয়ালে একটার পর একটা আসতেই থাকবে পয়সা রেগুলার এ কত টাকা খরচ করলেন এখানে আমার কত টাকা খরচ করছি হ্যাঁ। কত আমার নিজের পরিশ্রম আর এই নেট ফেট কিনতে কত হাজার দুই এখন পর্যন্ত আমি এই হাজার মতো বেশি তিরিশ হাজার কত টাকা বিক্রি করছি হাজার তিরিশে বিক্রি করে রহমত তাহলে এই ফসল তিরিশ হাজার টাকা আমি ক্যাশ পাইছি এই তিন মাসে এবং আমার জমিতে যে ফসল আছে এতে আরও অনেক টাকা বিক্রি হবে তাই জি এই আপনি এই এলাকায় কি একা করছেন আরও আছে কেউ আমি তো একা করছি আরও সাইডে আরও করতে আছে আরও করছে হ্যাঁ হেরা কি কইতেছে হেরাও এটা ভালো বলছে হ্যাঁ হেরাও বলছে যে এটা ভালো হ্যাঁ। পদ্ধতিটা খারাপ না এটা ভালো হ্যাঁ। এইভাবে আমাকে পোকার আক্রমণটা কম হবে হ্যাঁ। তারপরে আমাকে কীটনাশক লাগবে না হ্যাঁ তারপরে এই যে ই করলেন কীটনাশক ছাড়া এই যে নিরাপদ ফসল উৎপাদন করতেছে নিরাপদ হ্যাঁ নিরাপদ ফসল সবজি মানুষ কেনে কেমন দাম বেশি না দাম বেশি হইলেও মানুষ তো ওইটা তো মনে করেন যে কীটনাশক আছে তো হ্যাঁ। আর আমাকেও কীটনাশক নাই তারপরে রাসায়নিক সার নাই হ্যাঁ। এজন্য মানুষ মনে করে ভালো হ্যাঁ। এটা খাইলেও সুস্থ থাকা যায় সুস্থ সবল তাই জি এটা পাইলেন কি আপনি বুদ্ধি পাইলেন কি এটা বুদ্ধিটা পাইলাম এই সবজি তো আমরা আগেও করতাম আর এখন হইলো পদ্ধতিতে মানে বিকাশ সংস্থা থেকে আমাকে এখানে একটা সমিতি আছে ওটা হলো আইপিএম সমিতি এর মাধ্যমে আমরা পাইছি ওনারা একদিন আসছে আমাদের জমি দেখে গেছে আমার ফসল আসলে তখন পালন শাক লাল শাক আসলে জমিতে হ্যাঁ। এইটা দেখে ওনার জমি পছন্দ হয়ে গেছে হ্যাঁ। তখন আমাকে দাওয়াত দিল হ্যাঁ দাওয়াত দিয়ে একটা মিটিং করলো মিটিংয়ে আমার ভাই আরও চার পাঁচ ভাই করে নিয়ে আমি ওই মিটিংয়ে যোগ হয়েছি তখন তখন ওরা যে পদ্ধতিতে বলছে তখন আমরা ওই পদ্ধতিতে সম্মত হয়েছি যে না পদ্ধতি যেটা বলছে এটা তো খারাপ না এটা ভালো আর এটা যদি আমরা করতে পারি আর যদি ভালো ফসল হয় ফলন হয় তাহলে মানুষের চাহিদা থাকবে ভালো হ্যাঁ। এই জন্য আমরা এটা আগ্রহী এটার কি পদ্ধতি কয় এটারে কয় হলো যাইয়া নিরাপদ সবজি নিরাপদ মশারি বলে না এটা কি বলে এটা নেট নেটের ভিতরে নিরাপদ ফসল হ্যাঁ, উৎপাদন করছে নেটের এবং নেটের বাইরেও নেটের বাইরেও যা করছি আমরা ওই একই পদ্ধতিতে হ্যাঁ এতে কোনো দেন না কীটনাশক নাই তাই আপনার দেখা দেখি কেউ করতে চায় করতে চায় হ্যাঁ তিন চারজন আমার কাছে বলছে যে আমরাও করবো এই সাথে হ্যাঁ। ঠিক আছে আমি আলাপ না করি তো আর আমি আগে বলতে পারবো না হ্যাঁ। তা বলছে ঠিক আছে আলাপ করি বুদ্ধি পরামর্শ চাই আপনার কাছে যে আমি অনেকজন আরে বুদ্ধি দেই আমার জিজ্ঞাসা করে আমি বলি এইভাবে যে আমরা নিরাপদ সবজি এই করি আমাকে সার সার সে নিজে তৈরি করে দিয়ে গেছে আমাকে আনুষঙ্গিক যোগাড় করতে বলছে হ্যাঁ। আমরা জোগাড় করছি এখন সে আইসিয়া এইটার পরিমাণ মতো উনি বানাই দিয়ে গেছে আর ওই একটা আমি আমি স্যারকে বলছি যে আমার একটা চার্ট লিখে দিয়ে দেবেন যাতে আপনি যখন না থাকবেন তখন আমরা যাতে এই চার্ট দেখা সার তৈরি করতে সমস্যা না হয় কাকা এই যে বললাম আমাকে এটা তো অনেক দেশে দূরে দূরে মানুষ দেখবে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে কি বলবেন তারা উদ্বুদ্ধ হইবে আপনার এই জিনিসটা দেখে তারাও তো করতে চাইবে তাদেরকে কি বলবেন করলে করবে অসুবিধা কি ভালোই হবে তাদের কি বলবেন কারা কিভাবে কি করবে তাদেরকে বলবো যে আমরা যেভাবে করতে আছি তারাও এইভাবে করবে হ্যাঁ বলবো যে এই ব্রয়লার সার গোবর সার তারপরে ওই সব মিলাইয়া যেভাবে আমরা করছি আঠারো উনিশ পথ এইভাবে তারা মিলে সার বানাইবে তারপরে এইভাবে আমরা যেভাবে করি এইভাবে করবে কিভাবে করলেন কিভাবে একটু আটকাইছে চারিপাশে চারিপাশে আগে খুঁটি গাড়ছি খুঁটি আমার আমার এই এইটার সারে যে আমাকে লিফলেট দিছে তাতে খুঁটি আছে বিরাশিটা একাশিটা হ্যাঁ। আর আড়ার বাস আছে বাহাত্তরটা তখন আমাকেও বাসের খুঁটি বাস কম দেখাতে আমাকে দিছে পঞ্চাশটা খুঁটি আড়া লাগছে যে বিয়াল্লিশটা বাস বুঝলেন এটা দিয়ে আগে খুঁটি গাইরা মাইপিয়া খুঁটি গাইরা মিটার অনুপাতে এক একটা আছে তিন মিটার তিন মিটার বরাবর খুঁটি তারপরে আরা বাইন দিয়া পরে আর কি নেটটা আমরা উঠাইছি চারিপাশ আটকাই দিছি নেটের আটকাই দিয়া এইটারে এখন আমরা যেভাবে করবো যেভাবে বানাবো ওইভাবেই হইবে এই যে মনে করেন এই এইটা টানাইছি এই হ্যাঁ। নেটটা টানাইছি এইটার উপরে আমরা গাছ বাওয়াই দেবো এটা গাছ বাইবে আবার যদি মনে করি যে না এইটা এখন ফসল শেষ নেটটা খুললে আবার ঘুরে আর একদিকে লাগাম তাও লাগাইতে পারবো আর কি এটি অল্প জায়গার ভিতরে একটা সুন্দর পদ্ধতিতে আপনার হ্যাঁ, ফসল বেশি ফসল যাতে পাওয়া যায় বেশি আমাকে টাকার দরকার এখন এইটার ভিতরে চার পাঁচ পদের ফসল করলাম এইটা আমি আজকে বেচমু এইটা কালকে বেচমু আমার আবার এইটা বেচতে আবার দুই দিন পর ওই সিরিয়ালে আমার বন্ধ থাকবে না রেগুলারই পয়সা আবার ইনশাল্লাহ আসবে তাই যেটা করে আপনি খুশি আমি খুশি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা আপনার ধন্যবাদ আমি খুব আপনার ফসল আরো আরও ভালো হোক আর আমাদের দেশের মানুষ এই পদ্ধতি আপনার পদ্ধতি দেখুক দেখে আরও তারাও বানাক সেটাই আমরা আশা করি